সব কিছু আমাদেরকে কিন্তু এখানে অ্যান্সার দিয়ে দিচ্ছে এই জিনিসগুলো কিন্তু গুগলে যদি আমরা সার্চ করতাম বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক দিত আমাদেরকে ওয়েবসাইটে গিয়ে পড়ে পড়ে তারপর অনেক বড় একটা আর্টিকেল পড়ে সেখান থেকে শিখে নিতে হতো কিন্তু এখানে আমাকে পয়েন্ট আকারে দিয়ে দিচ্ছে যে কিভাবে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন দুই সালে আমি ফেসবুক চালাচ্ছিলাম তখনই আমার মনে পড়লো আমি ফেসবুকে অনেকদিন ধরে পোস্ট দিই না তো এখন আমাদেরকে একটা ফেসবুকের পোস্ট দিতে হবে খুব দ্রুত কিভাবে কি করব এখন খুঁজে পাচ্ছি না তাই হঠাৎই মনে পড়লো অনলাইনে একটি জিনিস চলে আসছে নাম হচ্ছে চ্যাট জিপিটি এই চ্যাট জিপিটাটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনি ওনারে দিয়ে যা ইচ্ছে তাই করাইতে পারবেন তো এখন আমরা আমাদের ফেসবুকের একটা পোস্ট ওই চ্যাট জিপিটিকে দিয়ে লিখিয়ে নিব তো এই জন্য এখন আমি চলে যাব গুগলে গিয়ে লিখবো চ্যাট জিপিটি তো আমি এর আগে কখনো এটা ইউজ করি নাই অনেক অনেক ভিডিও দেখলাম এটা নিয়ে তো এখন আমরা চ্যাট জিপিটির জন্য ক্লিক করব ওকে যে কোনো একটাতে ক্লিক করার পর যে যে এখানে চলে আসছে ট্রাই চ্যাট জিপিটি তো আমরা ট্রাই চ্যাট জিপিটিতে ক্লিক করে দিব দেখেন যে এখানে কানেক্ট হচ্ছে এবং sign up and login button চলে আসছে তো আমরা আমার তো কোনো অ্যাকাউন্ট নেই তো আমি সাইন আপ করবো আগে প্রথমেই সাইন আপে ক্লিক করে দিলাম তো বন্ধুরা এখানে দেখুন আমাদের নাম কিন্তু চাচ্ছে এখন আমরা নাম দিচ্ছি নাম দেওয়ার পর কন্টিনিউ এরপর ভেরিফাই ফোন নাম্বার বলতেছে আমাদেরকে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে তো একটা মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি তো আমার মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে বলতেছে একটা কোড আসবে তো কোডটা আসলে আমরা কোডটা দিয়ে সেন্ড করে দিব seven eight six five five one okay তো আমাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিটেড তো এখন আমাদের ওপেন এআই এর যে সিস্টেম বা ড্যাশবোর্ড সেটি খুলে গেছে দেখুন এখানে কিছু একটা বল this is a free research preview তো এটা এখন ফ্রি আছে কিছুদিন পর কিন্তু এটা ফ্রি থাকবে না পেইড হয়ে যাবে তো আমরা এখন নেক্সটে ক্লিক করব and how we collect data তো এখানে ওরা কিভাবে ডাটা কালেক্ট করে সেটাও বলতেছে conversation may be reviewed by our AI trainers to improve system তো আচ্ছা নেক্সট অ্যান্ড ডান তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের এরকম অপশন আসছে তো এখানে আমরা প্রশ্ন যেগুলা থাকবে সেগুলা করতে পারবো তো আমরা এখানে একটা প্রশ্ন করে দেখি আমাদের ফেসবুকের একটা পোস্ট ক্রিয়েট করতে হবে make a post for Facebook about about কি দিব ও চ্যাট জিপিটি দেই বিকজ অফ আমরা চ্যাট জিপিটি নিয়ে যেহেতু ভিডিওটা বানাচ্ছি চ্যাট জিপিটি ওকে তো আমি বললাম যে একটা চ্যাট জিপিটি সম্পর্কে একটা ফেসবুকের জন্য পোস্টে লিখতে তো এখানে উনি লেখা শুরু করে দিয়েছে get ready to experience our power of AI with chat GPT this carting as language model তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে একটা পোস্ট তৈরি করে দিল তো এটা কিন্তু হচ্ছে একদম এই চ্যাট এটা যেটা রেডি করলো এটা হচ্ছে একদম মানে কপিরাইট ফ্রি মানে এটা কারোর সঙ্গে মিলতেছে না এটা ইন্টারনেটে নাই সেই ধরনের একটা জিনিস কিন্তু এখানে দিয়ে দিছে তো আমরা এই জিনিসটা আমরা কোনো একটা সার্চ করে দেব গুগলে যে এই জিনিসটা কোথাও আছে কিনা তো গুগলে সার্চ করব কন্ট্রোল ভি দিয়ে সার্চ করলাম কোটেশনের মাঝখানে থাকা মানে হচ্ছে এই জিনিসটা থাকা লাগবে কোথায়ও দেখুন যে নো রেজাল্ট ফাউন্ড কোনো রেজাল্টই পায় নাই গুগলে এটা নিয়ে কোনো রেজাল্টই পাই নাই তবে চ্যাট জিবিটি যেহেতু এখানে অনেকবার ওপেন এআই চ্যাট জিবিটি লেখা আছে সেই অনুযায়ী মানে অন্য কিছু পাইছে বাট এখানে দেখুন যে no search result no result found কোনো রেজাল্টই নেই এটাতে গুগলে তো বুঝতেই পারছেন গুগলে এটা নাই আমরা গুগলে এটা খুঁজেও পাবো না কখনো তো এটা আমরা এখন কপি করব এবং ফেসবুকে যাব পোস্টের জায়গায় এটা দিব ওকে এখন তো আমাদের একটা ইমেজও দরকার নাকি ইমেজটাও আমরা কপিরাইট ফ্রি একটা ইমেজ পাইতে পারি কোথায় গিয়ে কোথায় যাব আমরা চলে যাব মিড জার্নি মিড জার্নি হচ্ছে এরকম মিড জার্নি একটা ওয়েবসাইট আছে Midjourney Midjourney AI এটা একটা এআই তো আমরা এখানে কিন্তু অনেকগুলো ছবি তৈরি করে নিতে পারি তো দেখুন এখানে অনেক কিছু রয়েছে জয়েন বেডা সাইন আপ তারপরে এখানে দেখুন যে এদের কেরিয়ার্স আছে গো টু গ্যালারি অনেকজন কি ধরনের কি ধরনের ইমেজ তৈরি করছে সব এখানে দেখা যাবে তো এটা ডিসকর্ড আছে ডিসকর্ডেই যাইতে হয় তো আমরা ডিসকর্ডে চলে যাব তো এখানে হচ্ছে এটা আমার ডিসকোড সার্ভার আপনারা যারা জয়েন হতে চাও জয়েন হয়ে নিতে পারবো এখানে ডিসকোড সার্ভারে তো এখন কথা হচ্ছে আমরা চলে যাব ওপেন এআইয়ের এখানে তো ওপেন এআই হচ্ছে আমি এটাতে ইয়া করে রাখছি তখন এখানে আমি সার্চ করব একটা চ্যাট জিবিটি লিখে তো এটা ইয়া করার জন্য একটা স্যালারি দিতে হয় আই এম মানে ইমেজিন প্রম্পট আছে ইমেজ ফ্রম এটা আনতে হবে আনার পর এখানে আপনার ডিসক্রিপশন দিতে হবে যে কি ধরনের ইমেজ চাচ্ছেন আমি চাচ্ছি চ্যাট জিবিটি সম্পর্কে একটা ইমেজ তৈরি করুক চ্যাট জিপিটি এআই টেকনোলজি তো আমি দিয়ে দিলাম দেখা যাক কি ধরনের বানায় আমরা এখানে ভুল ভুল দিছি তো আমরা এটা আবারও দিব আইএমজি আমাদের হচ্ছে ভিডিও সাইজের একটা ইমেজ চাচ্ছি আমি তো এখানে লিখতে হবে আবার চ্যাট জিপিটি এআই টেকনোলজি তা দেখা যাক কি ধরনের বানাই আমরা এখানেও কিন্তু সুন্দর সুন্দর ছবি তৈরি করে দিচ্ছি এখানে দেখুন তো এখান থেকে যে কোনো একটা আমরা তৈরি করতে পারি আমাদের দেখি এখানে আরও একটা বানিয়ে দিচ্ছি যেটা সুন্দর হবে আমরা সেটা নিয়ে পোস্ট করে দিব ফেসবুকে তো আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে অনেক কিছু করতে পারেন তো বিস্তারিতভাবে একটা পোস্ট আনবো এটা শুধু খুব দ্রুতভাবে তৈরি করে ফেলছি আমরা যাতে করে আপনাদেরকে দিতে পারি তো আমরা চ্যাট জিপিটির জন্য উপরে কোনো ছবি সুন্দর এটা সুন্দর লাগছে আমার থেকে এটিও ঠিক আছে তারপরেও এখানে এটাও ঠিক আছে তো আমরা যে কোনো একটা দিয়ে দিতে পারি নাকি এটিও কিন্তু আমাদের কন্টেন্টের সঙ্গে যায় তো আমরা আহ সবগুলো এত সুন্দর ছবি কোনটাকে বাদ দিয়ে কোনটাকে কিনি সেটাই বুঝতেছি না যাই হোক আমরা এখন এটাই নিব তো আপ স্কেল ইউ এখানে কতগুলো অপশন দেখুন যে ইউ ওয়ান ইউ ওয়ান মানে হচ্ছে আপ স্কেল করবে এক নম্বর ভার্সন এটা আর এখানে চাইলে আপনারা ভার্সন আবার মানে ভার্সন করতে পারেন তো আমরা আপ স্কেল করবো এটাকেই তো এখানে জব চালু হয়ে গেল কিছুক্ষণের মধ্যে আমাদেরকে দিয়ে দেবে তো এই ধরনের ভিডিও কিন্তু এটা একদম ইউনিক এটা ইন্টারনেটে আগে কোথাও পোস্ট হয়নি এই ইমেজটা আগে কোথাও কোনো জায়গায় পোস্ট হয়নি ইন্টারনেটে তো আমরা আরও একটা নেই নাকি আমরা দুইটা ছবি পোস্ট করবো চ্যাট এআই নিয়ে চ্যাট জিপিটি নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের আপস্কেল হয়ে গেছে এটা আমরা এখন অরিজিনালি ডাউনলোড করব তো সেভ ইমেজে যেতে পারি ওপেন লিঙ্ক করতে পারি তো ওপেন লিঙ্ক করলাম তো দেখুন আমাদের কিন্তু ইমেজটা চলে আসলো তখন সেভ ইমেজ অ্যাস দিতে হবে তো এটা আমরা সেভ করে নিলাম এরপর আমরা চলে যাব আমাদের ফেসবুকে পোস্টে তো এখানে আমরা আমাদের ইমেজটা নিয়ে এসে দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন আমাদের চ্যাট জিবিটির যে ইমেজটা সেটা চলে আসছে তো এখন আমরা এটা কি করব পোস্ট করে দিব পোস্ট তো বন্ধুরা দেখতেই পারলেন খুব সহজেই আমি একটা পোস্ট করে দিলাম তো এই পোস্টটা করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগেনি সুন্দর পোস্ট সুন্দর হয়েছে তো বন্ধুরা এইভাবে আপনারা চ্যাট জিবিটি এবং মিড জার্নি ব্যবহার করে টেক্সট এবং ইমেজ তৈরি করতে পারেন আবার এই দুটাকে ব্যবহার করে আপনারা চাইলে ইউটিউবের জন্য আপনাদের প্রফেশনাল ইউজের জন্য ভিডিও তৈরি করতে পারেন আপনারা চাইলে চ্যাট জিপিটি দিয়ে বিভিন্ন ধরনের কোয়েশ্চেনও করতে পারেন যেমন হাউ টু গ্রো অথবা how to earn money earn money online how to earn money online তো এইভাবে আমরা যদি দিতে পারি আচ্ছা রেসপন্স চলে গেছে এটাতে তো আচ্ছা এটা আর একটা চ্যাট খুলতে হবে আমাদেরকে তো আসলো আমরা এখন এখানে লিখতে পারি যে how to how to make money online two thousand twenty three এরপর আমরা দিলাম তো দেখুন আমি বলছি how to make money online two দুই হাজার তেইশ তো আমরা কিভাবে ইনকাম করতে পারি অনলাইন থেকে সব কিছু আমাদেরকে কিন্তু এখানে অ্যান্সার দিয়ে দিচ্ছে এই জিনিসগুলো কিন্তু গুগলে যদি আমরা সার্চ করতাম বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক দিত আমাদেরকে ওয়েবসাইটে গিয়ে পড়ে পড়ে তারপর অনেক বড় একটা আর্টিকেল পড়ে সেখান থেকে শিখে নিতে হতো কিন্তু এখানে আমাকে পয়েন্ট আকারে দিয়ে দিচ্ছে যে কিভাবে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন দুই সালে তো এটাও আমি পোস্ট আকারে দিয়ে দিব আপনাদেরকে আমার ফেসবুকে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কোয়েশনের অ্যান্সার কিন্তু আমাদেরকে দিয়ে দিছে তো এটাও আমি কপি করে নিলাম কপি অ্যান্ড এটাও আমি পোস্ট করব এখন কন্ট্রোল ভি পোস্ট তো বুঝতেই পারছেন এখানে আমি নাম্বারিং করে দিচ্ছি এখন আমার এখানে কিন্তু লেখাটা শেষ এখন আমাদের একটা ইমেজ লাগবে আর্ন মানি সম্পর্কে তো আমরা চলে যাব মিড জার্নিতে গিয়ে সেখান থেকে একটা ইমেজ তৈরি করে আনবো তো বন্ধুরা আমার দুইটা ইমেজ বানানো কিন্তু আপনারা দেখলেন শেষ হয়েছে তো আমরা ইমেজ দুইটাকে দিব এখানে তো একটা ইমেজ আসলো আর একটা ইমেজ দিলাম তো দুইটা ইমেজ দেওয়ার পর আমি এখন পোস্টে ক্লিক করব তো বুঝতেই পারছেন এখানে কিন্তু আমাকে একটা সুন্দর পোস্ট কিন্তু দেয়া হইল here are some ways to make money online in two thousand twenty three তো বন্ধুরা এইভাবে দেখুন আমি দুইটা পোস্ট আপনাদের সামনে করে দিলাম তো বুঝতেই পারছেন ওপেন এআই এবং চার জিবিটি সম্পর্কে চার জিবিটি আর মিড জার্নি তো দুইটাকে কীভাবে ইউজ করবেন আমি সেপারেট সেপারেট দুইটা ভিডিও আনবো আমার চ্যানেলে তো সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এইদিকে দেখুন দুটি ভিডিও রয়েছে ভিডিও দুটি দেখে আসতে পারেন এদিকে রয়েছে একটি চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন